হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম welcome to freelancer Limon once again চলে আসলাম আবারও আপনাদের মাঝে একটি নতুন সাইট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকে সেটি হচ্ছে যে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটি বিষয় যারা অনলাইনে সময় ব্যয় করেন বা অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা আছে বাট সঠিক গাইডলাইন্স পাচ্ছেন না তারা আমার চ্যানেলটিকে ফলো করলে খুব সহজে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আপনি যদি একজন স্টুডেন্ট হন বা একজন গৃহিণী হন বা আপনি একটা জব করেন পাশাপাশি একটা অনলাইন থেকে ইনকাম সোর্স তৈরি করতে যাচ্ছেন তাহলে আমার চ্যানেলটি আপনার জন্য তো কথা না বাড়িয়ে কাজ শুরু করি আজকে আমরা যে সাইটটি নিয়ে আলোচনা করব সাইটটির নাম হচ্ছে গুলাবাক্স ডট কম তো এই সাইটটাতে আপনি বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ভিউ করার মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এই সাইটের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশন থেকে এই সাইটটার লিঙ্কটা কপি করে নেবেন তাহলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সাইন আপ করতে হবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এর জন্য আমাদেরকে সাইন আপ করতে হবে তো উপরের ডান দিকের কর্নারে দেখতে পাচ্ছেন সাইন আপ এবং লগ ইন আমরা সাইন আপকে ক্লিক করব আচ্ছা সাইন আপে ক্লিক করার পরে এইখানে হচ্ছে ইউজার নেম এখানে আপনার ইউজার নেম দিবেন এখানে ইমেল অ্যাড্রেস দিবেন এইখানে হচ্ছে পাসওয়ার্ড দিবেন ঠিক আছে তারপরে হচ্ছে নিচে টিক চিহ্নটা দিয়ে দিবেন I have read and agree to abide by Globax মানে আপনি যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করবেন এটা একটা এগ্রিমেন্ট আপনি ঠিক আর কি এগ্রিমেন্ট ঠিক জন্য দিচ্ছেন এটাই তারপরে দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা তো অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে তারপরে আপনারা এইখানে যে মেলটি ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই মেইলের ইনবক্সে একটু প্রবেশ করবেন তাহলে একটি মেল পাবেন বক্স থেকে এখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য হয়তো একটি মেল পাঠানো হবে তো ইনবক্সে না পাইলে আপনারা একটি স্প্যাম ফোল্ডারে যাবেন স্প্যাম আচ্ছা, ফোল্ডারে গেলে এই যে দেখেন support completion of registration in the system Globax dot com এখানে রয়েছে আচ্ছা এখানে পাসওয়ার্ড সহকারে দিয়ে দিয়েছে তারা তো আমি অবশ্যই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি শুধু এখানে এটা দেখাচ্ছি তো এইখানে লগ এবং পাসওয়ার্ড দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা এই পাসওয়ার্ড এবং লগ ইনটা ইনফরমেশনটা কপি করে এখানে লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করলে সাইটটিতে একটু লোড নেবে লোড নেওয়ার পরে অ্যাকাউন্টে প্রবেশ করবে এই হচ্ছে সাইটের ইন্টারফেস তো আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছি আমরা জিরো জিরো জিরো জিরো যেহেতু আমরা এখানে কোনো কাজ করিনি তাই এখানে আমাদের ব্যালেন্স সাধারণত জিরো থাকবে তারপরে ডান দিকের কর্নারে দেখতে পাচ্ছেন প্রোফাইল মেনু এখানে সেটিং প্রোফাইল স্ট্যাটিস্টিক তারপর লগ আউট আচ্ছা এখানে সেটিংসে গেলে আমরা কিছু সেটিংস দেখতে পারবো আচ্ছা এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং পেমেন্ট মেথড এখানে পেমেন্ট মেথড আছে হচ্ছে পেয়ার এবং পারফেক্ট মানি আপনি এখান থেকে পেয়ার এবং পারফেক্ট মানিতে পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে তো আপনারা যাদের পেয়ার বা পারফেক্ট মানি অ্যাকাউন্ট নাই ঠিক আছে তাদের অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন আর অ্যাকাউন্টগুলো তৈরি করা না জানলে আমার চ্যানেলে ভিজিট করবেন দেখবেন যে পেয়ার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় বা পারফেক্ট মানি অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় এগুলো ভিডিও দেওয়া আছে আপনার খুব সহজেই বাংলাদেশ থেকে এগুলো অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন কোনো ব্যাপার নয় ঠিক আছে তো এখানে আপনার পেমেন্ট মেথডগুলো অ্যাড করে নিতে হবে সেটিং থেকে ওকে দেন চলে আসতেছি আমরা প্রোফাইলে আচ্ছা প্রোফাইলে আসার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন pay out balance zero purchase balance zero purchase balance মূলত আমাদের জন্য নয় যারা এখানে কাজ করিয়ে থাকে তাদের জন্য ঠিক আছে তো এখানে মেম্বারশিপ রয়েছে আপনি এখানে চাইলে ডিপোজিটের মাধ্যমে মেম্বারশিপ বাড়াইতে পারেন তো আমি এটাকে সাজেস্ট করব না আপনি সর্বপ্রথম নর্মালি কাজ করবেন পরবর্তীতে যখন আপনি এখান থেকে একটা মোটামুটি অ্যামাউন্ট ইনকাম করবেন বা ইনকাম হবে তখন আপনি এখান থেকে মেম্বারশিপটা আপডেট করে নিতে পারবেন এটা পরবর্তীতে আপনি যখন ইচ্ছে তখন করতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে ইউর ক্লিক আপনি এখানে কয়টা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন বা ক্লিক করেছেন সেটা হবে আপলোড অ্যাভাটার এখানে আপনি একটা আপনার প্রোফাইল পিকচার দিয়ে দিতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে user name email refer by admin আচ্ছা সিস্টেম আইডি এটা হচ্ছে আপনার আইডি এবং টাইম আপনি কতদিন হলো এখানে জয়েন করেছেন তারপর এখানে আপনার ওয়ালেটগুলো শো করবে তো এই হচ্ছে প্রোফাইলের ইন্টারফেস ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক সাপোর্ট এগুলোতে তেমন কোনো কাজ নেই তো এখান থেকে ইনকাম করতে হলে আপনাকে সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিউ অ্যাড এই যে ভিউ অ্যাডে ক্লিক করতে হবে তো ভিউ অ্যাডে যখন আপনি ক্লিক করবেন তখন একটু সাইটটা লোড নেবে লোড নেওয়ার পরে এখানে এসে অ্যাডভার্টাইজমেন্ট আপনার সামনে শো করবে এই যে দেখেন your advertisement click reset after twenty four hour মানে টোয়েন্টি ফোর আওয়ার মানে চব্বিশ ঘন্টার অন্তর অন্তর এই অ্যাডভার্টাইজমেন্টগুলো আপডেট হয়ে থাকে ঠিক আছে ওকে তারপর এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখতে হলে কি করতে হবে আপনাকে get maximum profit you will earn from viewing ad without investment আচ্ছা এটা দেখতে পার দেখলে আপনাকে দশ সেকেন্ড দেখতে হবে এবং এটার জন্য আপনি ওয়ান পয়েন্ট ফোর আর কি পয়েন্ট পাবেন ঠিক আছে তো এটা দেখতে গেলে এটা এই গেট দ্য ম্যাক্সিমাম প্রফিট এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হবে ট্যাব ওপেন হওয়ার পরে এখানে দেখবেন একটি টাইম কাউন্টডাউন হবে এই সাইটটি লোড হবে এবং নিচে দেখতে পাচ্ছেন wait for the timer to finish two one okay তো এখানে একটি ক্যাপচা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে বলছে click the upside down picture ঠিক আছে মানে যে পিকচারটা উল্টো করে আছে সেই পিকচারটার উপরে আপনাকে ক্লিক করতে হবে তো এইটা দেখতে পাচ্ছি এটা একটা গাধার ছবি আছে তো এই ছবিটা উল্টো করে দেওয়া আছে তো এটাকে আমি ক্লিক করতেছি বলছে thank you for your visit আমাদের হয়ে গেছে ক্যাপচারটি ফিল আপ হয়ে গেছে এবং আমরা এখান থেকে যে পয়েন্টটা পাওয়ার দরকার ছিল আমরা পেয়ে গেছি ঠিক আছে তারপর আমরা এই ট্যাবটা ক্লোজ করে দেব ঠিক আছে তো এইভাবে আপনাকে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখতে হবে ঠিক আছে তো এটা দেখা শেষ হলে তারপরে আপনার পরে এটা দিবে এটা দেখবেন এভাবে একটা একটা করে আপনাকে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখতে হবে এই যে এখানে দশ সেকেন্ড ওয়েট করতে হবে দশ সেকেন্ড ওয়েট করলে আপনি এইটার পয়েন্টটা পেয়ে যাবেন এখানে আবার বলছি click the upside down picture এই যে এটা উল্টা পিকচার এটাতে ক্লিক করতে হবে হ্যাঁ হয়ে গেছে তারপর আমরা এটা ট্যাবটাকে ক্লোজ করে দিব ওকে আর একটা কাজ আমরা দেখায় দেই ওকে এই অ্যাডটাতে ক্লিক করি এটা তো দশ সেকেন্ড দেখতে হবে দশ সেকেন্ড পর আপনাকে পেমেন্টটি দিয়ে দিবে ওকে এখানে বলছে আবার উল্টো পিকচার এটা হচ্ছে উল্টো পিকচার ওকে হয়ে গেছে তারপর আমরা এই ট্যাবটা ক্লোজ করে দেব ট্যাবটা ক্লোজ করে দিলাম ওকে আচ্ছা তারপরে এইভাবে বাকি অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখার মাধ্যমে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন তারপরে হচ্ছে ডেইলি বোনাস ডেইলি বোনাসে গেলে কি পারবো প্রতিদিন আপনাকে এখানে একটা বোনাস দিয়ে থাকবে ঠিক আছে এই যে daily bonus bonus is issued every twenty four hour মানে প্রতি চব্বিশ ঘন্টা পর পর you get a random amount of bonus মানে প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনি এখানে একটা বোনাস পাবেন ঠিক আছে show gift when clicking banner যখন আপনি এই ব্যানারগুলোতে ক্লিক করবেন এই যে এখানে যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ব্যানার বলে যখন আপনি এই ব্যানারগুলোতে ক্লিক করবেন তখন আপনি আপনার বোনাসটি পাবেন ঠিক আছে তো আমি এখানে যে কোনো একটি ব্যানারে ক্লিক করতেছি ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হবে হ্যাঁ এই যে গেট বোনাস হ্যাঁ এইখানে এই ট্যাবটা ওপেন করে রেখে আপনি এখানে যে গেট বোনাসে ক্লিক করবেন গেট বোনাসে ক্লিক করলে আপনার দেখেন এখানে একটা কাউন্টডাউন শুরু হলো মানে চব্বিশ ঘন্টা পর আবার আপনি এখান থেকে একটা বোনাস নিতে পারবেন ঠিক আছে তো এভাবে আপনারা প্রতিদিন একটা বোনাস অ্যামাউন্ট পাবেন আর আমাদের অ্যামাউন্টগুলো কোথায় যোগ হচ্ছে এই যে উপরে ডান দিকের কর্নারে দেখতে পাচ্ছেন পে আউট ব্যালেন্স ঠিক আছে তারপর এটা হচ্ছে পারচেস ব্যালেন্স ঠিক আছে তো <clears throat> আপনার অ্যামাউন্টগুলো এখানে জমা হবে ওকে আচ্ছা এটা হচ্ছে ইউজার নেম যারা যারা বোনাসটি কালেক্ট করেছে তাদের ইউজার নেমগুলো দেখা যাচ্ছে এখানে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে শপ কার্ড এখানে কি আছে একটু দেখে নিই আমরা এক নজরে আচ্ছা এটি হচ্ছে in the section you can buy card profitable card which can later be converted into real money the more expensive your card the greater your income এটি হচ্ছে এক ধরনের কার্ড সিস্টেম মনে করেন আপনি একটা কার্ড কিনে রাখলেন কম টাকা দিয়ে পরবর্তীতে যদি সেই কার্ডটি রেট বেড়ে যায় তাহলে আপনি একটা প্রফিট জেনারেট করতে পারবেন ঠিক আছে মনে করেন এই যে কার্ডটা হ্যাঁ এই কার্ডগুলো আপনি আচ্ছা এই যে এই কার্ডটা আমি আপনি সতেরোশো কয়েন দিয়ে কিনে রাখলেন ঠিক আছে পরবর্তীতে যদি এটাতে রেটটা বেড়ে যায় ঠিক আছে তাহলে আপনি বেশি টাকা এটা আবার সেল করতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি এই বিষয়টা যদি না বোঝেন তাহলে এটাতে মানে না যাওয়াটাই বেটার ঠিক আছে এখানে কি দেওয়া আছে কালেক্ট মানি আচ্ছা কালেক্ট মানিতে ক্লিক করলে কি দেখাচ্ছে your not enough fund collected okay আচ্ছা তারপরে নিচের দিকে আসি দেওয়া আছে হচ্ছে ডিরেক্ট রেফারেল আচ্ছা রেফারেল এখান থেকে একটা ইনকাম সোর্স রয়েছে এখানে আপনাকে একটা রেফারেল লিংক দেওয়া হবে এই যে দেখেন ইউর রেফারেল লিংক এই লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করলে তার ইনকামের ফাইভ পার্সেন্ট কমিশন আপনি পাবেন আচ্ছা you will get ten percent আচ্ছা ওকে টেন পার্সেন্ট কমিশন আপনি এখান থেকে পাবেন ঠিক আছে তারপরে আছে বাই রেফারেল আপনি মনে করেন যে এখান থেকে রেফারেল কিনতে পারবেন কিভাবে কিনবেন আপনি যদি বাই ওয়ান রেফারেল র্যান্ডম আচ্ছা যদি আপনি এখান থেকে একটা রেফারেল কেনেন মানে একজন ওয়ার্কারকে কেনেন তাহলে আপনাকে এখানে তিন হাজার পয়েন্ট দিতে হবে দিলে তারা যতদিন কাজ করবে তার ইনকামের টেন পার্সেন্ট করে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে থাকবে ঠিক আছে তো আমি আগেই আপনাদেরকে বলবো না যে এখানে রেফার কিনেন বা রেফার কিনতে হবে আপনারা জাস্ট কাজ শুরু করেন পরবর্তীতে যখন দেখবেন যে আপনাদের ভালো একটা পারফরমেন্স চলে আসছে পারফরমেন্সটা ভালো হয়ে গেলে আপনারা পরে রেফার কিনে কাজ করতে পারেন আর অ্যাডভার্টাইজমেন্ট প্যানেল এগুলো আপনাদের জন্য নয় এগুলো হচ্ছে যারা এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে তাদের জন্য ঠিক আছে তারপরে রয়েছে উপরের দিকে চলে আসি উইথড্রাল এবং এক্সচেঞ্জ রয়েছে তা আমরা সর্বপ্রথম এক্সচেঞ্জে একটু দেখি এক্সচেঞ্জে কি আচ্ছা এক্সচেঞ্জ হচ্ছে পে আউট ব্যালেন্স এবং পার্সেস ব্যালেন্স আচ্ছা পার্সেস ব্যালেন্সটা দিয়ে আপনি এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন হ্যাঁ আর পে আউট ব্যালেন্সটা দিয়ে আপনি উইথড্র করতে পারবেন তো এটা এক্সচেঞ্জ অপশনটা এই জন্য দিয়েছে এখানে যেন আপনি আপনার ইনকামকৃত টাকা বা ইনকামকৃত পয়েন্টটি পার্সেস ব্যালেন্সে নিয়ে আসতে পারেন মনে করেন আপনি একটা আপনার সাইট রয়েছে আপনার সাইটের একটা অ্যাডভার্টাইজমেন্ট দিবেন আপনি চাচ্ছেন যে আপনি এখানে যে ইনকামটা করছেন যে পয়েন্টটা ইনকাম করছেন ওই পয়েন্টটা দিয়ে আপনি এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিবেন ঠিক আছে তো সেক্ষেত্রে এই এক্সচেঞ্জ অপশনটি কাজে আসবে এবং মিনিমাম এক্সচেঞ্জ কিন্তু একশো পয়েন্ট ঠিক আছে ওকে তারপরে রয়েছে উইথড্রল অপশন উইথড্রল অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি এইখানে মিনিমাম অ্যামাউন্ট হান্ড্রেড এবং উইথড্রল ফি জিরো পার্সেন্ট ঠিক আছে এখানে যখন আপনার হান্ড্রেড হয়ে যাবে হান্ড্রেড পয়েন্ট হয়ে যাবে তখন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন এবং উইথড্রল ফি জিরো পার্সেন্ট কোনো উইথড্র ফি কাটবে না ঠিক আছে আচ্ছা এখান থেকে আপনি রূপ নিতে পারেন অথবা ইউএসডিটিও নিতে পারেন আপনার যেটা ইচ্ছা আপনার সেটা নিতে পারবেন ইউএসডিটি নিলে আপনাকে এখানে এক মিনিমাম একশো বিশ কয়েন করতে হবে আচ্ছা পারফেক্ট মানিতে নিলে ইউএসডিটি নিলে আপনাকে এখানেও একশো বিশ কয়েন করতে হবে এটা হচ্ছে জিরো পার্সেন্ট ফি কোনো উইথড্রল ফি নেই ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি উইথড্র সিস্টেম ঠিক আছে আর সাইটটি ট্রাস্টেড এবং আপনাকে এটার অ্যালেক্সা র্যাঙ্কিংটা একটু দেখিয়ে দিই এই অ্যালেক্সা র্যাঙ্কিংয়ে এখানে শো করতেছে একশো একষট্টি নাম্বার র্যাঙ্কে আছে অল ওভার দ্য ওয়ার্ল্ডে আছে হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো তিরানব্বইটি আর এর মতন সিমিলার সাইট অনেকগুলো রয়েছে আপনার চাইলে সেই সাইটগুলো ভিজিট করতে পারেন আপাতত আমি বলবো না কারণ সে সাইটগুলো পেমেন্ট করে কি না করে সেক্ষেত্রে আমি সঠিক ইনফরমেশনটি দিতে পারতেছে না দুঃখিত তো এই সাইটটি পেমেন্ট করতেছে বা পেমেন্ট করে যাচ্ছে এতটুকু আমি বলতে পারি যে আপনারা কাজ করলে আপনাদের সময়টি অপচয় হবে না আপনার টাকা আপনার ইনকামিত টাকাটি আপনি পাবেন ঠিক আছে এতটুকু আমি আপনাদেরকে বিশ্বাস দিতে পারি ঠিক আছে এই হচ্ছে মোটামুটি সাইটের ইন্টারফেস এবং কাজ করার নিয়ম এবং কীভাবে কাজ করবেন হ্যাঁ তারপর এখান থেকে লগ আউট রয়েছে লগ আউট করলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন এবং স্ট্যাটিস্টে আসলে এখান থেকে দেখতে পারবেন আপনি কতগুলো ক্লিক করেছেন বা কতগুলো অ্যাড দেখেছেন হ্যাঁ আজকে জয়েন করেছে কতজন হ্যাঁ অনলাইন ডে শুধুমাত্র আঠাশ দিন হচ্ছে হ্যাঁ এই এই সাইটটা লঞ্চ হওয়ার টোটাল মেম্বার হচ্ছে আট হাজার হ্যাঁ টোটাল রেট হচ্ছে বিরাশি ডলার টোটাল পেইড হয়েছে আর হচ্ছে তারা বেশিরভাগই পেয়ারে পেমেন্ট করে থাকে দেখেন এখানে পেয়ারে অনেকেই উইথড্র করেছে এখানে উইথড্রল ডেট দেওয়া আছে এবং অ্যামাউন্ট দেওয়া আছে তারা এই অ্যামাউন্টগুলো উইথড্র করতেছে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি সাইটের ইন্টারফেস এই সাইটে আর দেখানোর মতন তেমন কোনো বিষয় নেই তো এরকম সিমিলার সাইট আমার ইউটিউব চ্যানেলে অনেক রয়েছে আপনারা চাইলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব আপনি চাইলে এখান থেকে ভিডিওগুলো দেখে খুব সহজে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেহেতু আপনি অনলাইনে সময় দিচ্ছেন বা সময় ব্যয় করতেছেন বা অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা রয়েছে সেহেতু সঠিক একটি গাইডলাইন আপনার খুবই প্রয়োজন আর সেজন্যই আমি অনলাইনে এরকম অনলাইন থেকে কীভাবে ইনকাম করা যায় সে রিলেটেড বা ফ্রিলান্সিং রিলেটেড কন্টেন্টগুলো আপলোড করে আসতেছি নিয়মিত তো আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই মানে ভিডিওগুলো ফলো করবেন তাহলে আমি আশা করি যে আপনাদের অনলাইনে একটি ভালো স্কিল ডেভেলপ করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামীতে কোনো নতুন সাইট নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ